গেছো তুমি বদলে গেছো খুব অচেনা হয়ে গেছো দূরে চলে গেছো জানি ভুলে গেছো হয়তো তুমি সুখেই আছো এত অবহেলা এত দুঃখ জ্বালা দিয়ে কি বলো করেছো ভেঙেছো তুমি বদলে গেছো খুব অচেনা হয়ে গেছো জীবন নদীর ভেঙেছে কুল তোমায় ভালোবেসে করেছি ভুল সর্বহারার মতরি দয় মেনে নিল প্রেমের পরাজয় জীবন নদীর ভেঙেছে কুল তোমায় ভালোবেসে করেছি ভুল সর্বহারা এত দুঃখ জ্বালা দিয়ে কি ভালো করেছ তুমি মন ভেঙেছ তুমি বদলে গেছো খুব অচেনা হয়ে গেছো মরণ পারে ডাক শুনেছি বাঁচার আশা ছেড়ে দিয়েছি স্মৃতির দহরণ নিয়ে বুকে কাটায় প্রহর আমি ঢুকে ঢুকে মরণ পারে ডাক শুনেছি বাঁচার আশা ছেড়ে দিয়েছি ঝুঁকে এত অবহেলা এত দুঃখ জ্বালা দিয়ে কি ভালো করেছ তুমি মন ভেঙেছ তুমি বদলে গেছো খুব অচেনা হয়ে গেছো দূরে চলে গেছো জানি ভুলে গেছো হয়তো তুমি সুখেই আছো এত এত দুঃখ চালা দিয়ে কি ভালো করেছ তুমি মন ভেঙেছ তুমি বদলে গেছো খুব অচেনা হো